আমি বলি কি এই যে মানুষের জন্য মনের মধ্যে খারাপ লাগা রাগ আক্ষেপ হিংসা বিদ্বেষ চল এগুলো সব কিছু পাশে রেখে নতুন করে আবার জীবনটা শুরু করি যা হয়েছে সবকিছু ভুলে যাই নতুন একটা জীবন শুরু করি